হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করতেছি আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা আমাদের থাবনেল দেখেই বুঝে ফেলেছেন আজকে আমরা বলতে চলেছি বা জানতে চলেছি কত ভিউতে বা কত সাবস্ক্রাইবের কত টাকা তো আমাকে বা সকল ইউটিউবারকে সাধারণ মানুষ জিজ্ঞাসা করে একটি তিনটি প্রশ্ন সেটির মধ্যে একটি হচ্ছে যে কত সাবস্ক্রাইবারে কত টাকা কত ভিউসে কত টাকা আর একটি প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে একজন ইউটিউবারের মাসিক ইনকাম কত টাকা তো বন্ধুরা আজকে আমি এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সঠিক তথ্যগুলো আপনাদেরকে জানানোর ট্রাই করব তো এক নম্বর প্রশ্ন হচ্ছে কত ভিউসে কত টাকা তো এটি যদি বলতে চাই তাহলে হচ্ছে আপনারা ইউটিউব থেকে কত ভিউসে কত টাকা এটি দিয়ে কোনো টাকা বলতে পারবেন না কারণ ইউটিউবে ভিউস এর জন্য কোনো টাকা দেয় না এরপর আমরা দ্বিতীয় যে প্রশ্নটি বলি সেটি হচ্ছে যে ইউটিউবে কত সাবস্ক্রাইবারের জন্য কত টাকা দেয় এটিও একটি ভুল প্রশ্ন কারণ ইউটিউব কোথায়ও বলে নাই যে সাবস্ক্রাইবার বেশি হলে বা এক মিলিয়ন দুই মিলিয়ন সাবস্ক্রাইব হলে তোমাকে টাকা দেবে ইউটিউব সাবস্ক্রাইব অথবা ভিউসের জন্য টাকা দেয় না তো এখন বলি ইউটিউব আসলে টাকাটা কি হিসেবে দেয় যদি ইউটিউব ভিউসের জন্য টাকা না দিয়ে থাকে যদি সাবস্ক্রাইবারের জন্য টাকা না দিয়ে থাকে তো আমরা তো দেখি যে ইউটিউবে লোক টাকা ইনকাম করে লোকজন টাকা ইনকাম করে তো ইউটিউব কী হিসাবে টাকা দেয় তো সেটি আমাদেরকে জানা দরকার তো এই জন্য যদি আপনারা জানতে চান টাকা কিভাবে ইনকাম হয় ইউটিউবে একটি সিস্টেম আছে ধরুন বাংলাদেশের একটি বড় কোম্পানি দারাজ দারাজ ইউটিউবকে তাদের অ্যাড দেখানোর জন্য ইউটিউবকে দশ হাজার টাকা দিল তো এখন ইউটিউবে আমাদের মতো যারা ছোট ছোট ইউটিউবার রয়েছে ক্রিয়েটর রয়েছে বা ইউটিউবের যারা রয়েছে তাদের ভিডিওর মধ্যে সেই দারাজের অ্যাপগুলোকে শো করাবে শো করানোর ফলে দারাজ কিন্তু দশ হাজার টাকা দিয়েছিল তো ইউটিউব এরকমভাবে অ্যাডগুলোকে শো করাবে যাতে করে ইউটিউব ছয় হাজার টাকা আমাদেরকে দিতে পারে এবং বাকি চল্লিশ চার হাজার টাকা তারা রেখে দিতে পারে মানে আমাদের ইনকাম কিন্তু হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট আর ইউটিউবের ইনকাম হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা কাজ করে ইনকাম পাচ্ছি পঁয়তাল্লিশ পঞ্চান্ন পার্সেন্ট আর ইউটিউব বসে থেকে ইনকাম পাচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তো আমাদের ভিডিওতে যখন অ্যাড আসবে তো আপনারা দেখবেন ভিডিও দেখার সময় মাঝে মধ্যে এইদিকে দেখা যায় যে একটা অ্যাড আসে কতক্ষণ করে চলে এবং কতক্ষণ পর আসে স্কিপ অ্যাড তো এই যে অ্যাডটা এই অ্যাডের কারণে কিন্তু ইনকামটা হয়ে থাকে তো এখন আমরা বলবো একজন ইউটিউবারের মাসে ইনকাম কত হয় তো আমরা যদি হিসাব করি বাংলাদেশ অথবা ইন্ডিয়ার দিক দিয়ে তাহলে সেক্ষেত্রে একজন ইউটিউবারে গড়ে এক হাজার ভিউ এর মধ্যে পঞ্চাশ থেকে ষাট সেন্টের মতো ইনকাম করে যদি সেই হিসাবে দেখেন তাহলে যদি এক লাখ ভিউস হয় সেক্ষেত্রে একটি চ্যানেল গড়ে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো ইনকাম করতে পারে তো এখন বলি মাসিক কত ইনকাম হতে পারে মাসিক একটি জন ইউটিউবারের মাসিক ইনকাম যদি ধরে যায় নিম্নটা হচ্ছে যে দশ হাজার টাকা দশ হাজার টাকার মতো এরপর মানে একশো ডলার আট হাজার টাকা সামথিং হবে আর যদি বেশি হয় সেটি হচ্ছে আনলিমিটেড সেটি বলার মতো কিছু না যত হতে পারে কম যেটি রয়েছে সেটি হচ্ছে আট হাজার টাকার উপরে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি একটু ইনফরমেটিভ মনে হয় যদি একটি কিছু জানতে পারেন নতুন কিছু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেলাইকনটি অলে করে রাখবেন যাতে করে সব ধরনের ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে এরকম আরও একটি নতুন ভিডিওতে